আকাশের তারাগুলো যদি নিভে যায় ঝিকিমিকি আর যদি নাই বা করে আকাশের তারাগুলো যদি নিভে যায় ঝিকিমিকি আর যদি নাই বা করে তবে খুঁজব কোথায় মগো তোমায় আলোহী ভালোবাসি শুধু তোমারে ও আমি ভালোবাসি শুধু তোমারে আকাশের তারাগুলো যদি নিভে যায় ঝিকিমিকি আর যদি নাই বা করে আকাশের তারাগুলো যদি নিভে যায় মিকি আর যদি নাই বা করে তবে খুঁজব কোথায় মগ তোমায় আলোহীনে আধারে আমি ভালোবাসি শুধু তোমারে ও আমি ভালোবাসি শুধু তোমারে জীবনটা ঠিক দিশা কে প্রভু কে রাসুল জানি না যখন তুমি তো তখন মিটালে তৃষা জীবনটা যখন হলো শুরু তুমি শেখালে মোরে সঠিক দিশা কে প্রভু কে রাসুল জানি না যখন তুমি তো তখন মিটালে তৃষা তাই যেও হারিয়ে মগ আমায় ছেড়ে আমি ভালোবাসি শুধু তোমারে ও আমি ভালোবাসি শুধু তোমারে আকাশের তারাগুলো যদি নিভে যায় ঝিকিমিকি আর যদি নাই বা করে আকাশের তারাগুলো যদি নিভে যায় ঝিকিমিকি আর যদি নাই বা করে তবে খুঁজব কথায় মাগো তোমায় আলোহী ভালোবাসি শুধু তোমারে ও আমি ভালোবাসি শুধু তোমারে তোমার দোর তোমার সহগে হাঁটি হাঁটি পাপা হয়েছি বড় আমার সুখের তরে পেছ বিষাদ তবুও আচল দিয়ে সুখের তরে ছবি সাদ তবুও আচল দিয়ে আগলে ধরো তাই যেও না হারিয়ে মাগো আমায় ছেড়ে আমি ভালোবাসি শুধু তোমারে ও আমি ভালোবাসি শুধু তোমারে আকাশের তারাগুলো যদি নিভে যায় ঝিকিমিকি আর যদি নাই বা করে আকাশের তারাগুলো যদি নিভে যায় ঝিকিমিকি আর যদি নাই বা করে তবে খুঁজব কোথায় ভালোবাসি শুধু তোমারে ও আমি ভালোবাসি শুধু তোমারে ও আমি ভালোবাসি শুধু